আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের যে ওয়েলকাম ট্রেনিংয়ের একটা পার্টে আমরা যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে আমাদের সিএল নম্বর জব ফাইভের জব পেজের পাঁচ নম্বর যেটি হচ্ছে যে এমসিকিউ কোশ্চিন তৈরি এমসি এমসিকিউ কোশ্চিন তৈরির এই পার্টে আমরা যে জিনিসটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ধরুন আপনাকে কিছু কন্টেন্ট দিয়ে দেওয়া হবে টেক্সট আকারে সেই কন্টেন্ট থেকে আপনাকে বলা হবে যে আপনি এখান থেকে এমসিকিউ তৈরি করেন এটা হতে পারে বাংলা হতে পারে ইংলিশ সো যদি আপনি ইংলিশ পান তাহলে ইংলিশের কন্টেন্টগুলো প্রথমে রিড করবেন রিড করার পরেও এখান থেকে এমসিকিউ কোশ্চিন তৈরি করবেন যতগুলো এমসিকিউ আপনাকে তৈরি করতে বলবে আর যদি বাংলা হয় বা কোনো লার্নিং কন্টেন্ট হয় তাহলে সেখান থেকেও আপনি পুরোটা রিড করে নিয়ে আপনি নিজের মতো করে কোশ্চিন তৈরি করবেন এমসিকিউ কোশ্চিন আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি চলেন যে কীভাবে এটা কি করা যায় কাজটি করার জন্য আমরা একটা পেজে যাচ্ছি যেখানে কিছু টেক্সট পাওয়া যাবে এরকম একটা পেজে যাচ্ছি আমরা ধরুন এইটা মনে করেন একটা পেজ হ্যাঁ এই পেজে মানে ধরুন যে আপনাকে এই কন্টেন্টটাই দেওয়া হয়েছে এখন আপনি আচ্ছা আমরা একটা ভালো একটা পেজ দিন তার দেখানোর সুবিধার্থে বুঝতে পারি আচ্ছা আমরা যাচ্ছি হলো একটা পেজে যে পেজে আমরা কিছু কন্টেন্ট পাবো এবং সেই কন্টেন্টের উপরে আমরা হচ্ছে যেমন ধরেন এই কন্টেন্টটা আপনাকে দেওয়া হয়েছে আপনি স্ক্রিনে এখন যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটুকু আপনাকে দেওয়া হয়েছে আপনি পড়লেন যে এখানে কি কি দেখাচ্ছে চার নম্বর একটা কোশ্চেন দেখাচ্ছে দেখেন আমরা ধরে নিলাম চার নম্বর নেই আপনি এখানে দেখলেন যে can you sell software of Masberry dot net at online and get affiliate commission এটি হচ্ছে কোশ্চিন তার উত্তর দেওয়া আছে এখন যদি এই কোশ্চিনটা তুলে দিয়ে আপনাকে শুধু এইখান থেকে স্ক্রিনে আপনি যেটুকু দেখতে পাচ্ছেন এটুকুর উপরে কন্টেন্ট দেওয়া হয় তার মানে এর কি বলছে যদি এ নাম্বারটা আমরা দিকে তাকাই তাহলে বলছে the school and college management software hotel management software product marketing software online based YouTube video promoting software তারপরে হচ্ছে exams question management software HR management software online base library management online software stock and inventory management software okay এই এগুলো হচ্ছে সফটওয়্যার যে সফটওয়্যারগুলো হচ্ছে যে listed at Masberry dot net অর্থাৎ আরও যদি সহজভাবে বলি যে Masberry dot dot net is selling this types of software so আপনি এখান থেকে কি করবেন এখান থেকে কোশ্চিন তৈরি করবেন আপনি একটা এমসিকিউ এভাবে তৈরি করতে পারেন which is which is not the software of Masberry dot net অথবা which software is not listed at Masberry dot net A নম্বরে দিলেন হচ্ছে the school and college manage software B নম্বরে দিলেন হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার সি নম্বরে দিলেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ডি নম্বরে দিলেন যে নান অফ দ্য অ্যাবভ একটা এমসিকিউ তৈরি হয়ে গেল সো এইভাবে করে আপনাকে এমসিকিউ তৈরি করতে হবে মানে টেক্সট রিড করে আবার দেখেন এখান থেকে আমরা আরও অন্যভাবে মানে প্রোডাক্ট এমসিকিউ কোশ্চেন তৈরি করতে পারি আমরা বললাম যে uh, which of the following is not the software of Masberry dot net নিচের কোনটা মাসবেরি ডট নেটের সফটওয়্যার নয় এ নম্বরে আপনি দিলেন school college management software B নম্বরে দিলেন হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডি নম্বরে দিলেন product marketing software online base আর সি নম্বরে e, আর ডি নম্বরে দিলেন হচ্ছে রিটেল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে কি রিটেল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারের কোনো নাম আছে নাম নেই তাহলে ডি নম্বরে আপনি দিলেন ডি নম্বর হচ্ছে উত্তর কোনটা বলা হয়েছে যে which is not the software of Masberry dot net তাহলে এখান থেকে কিন্তু দুটি এমসিকিউ তৈরি হয়ে গেল সিম্পল কাজ এই কাজগুলো আপনাদের করতে হবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুবই ইজি জাস্ট শুধু আপনাকে জিনিসটা বুঝতে হবে ধরেন এই তেরো নম্বরের যে কোশ্চেনটা এই যে আমি যেটুকু সিলেক্ট করছি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন আমরা আরেকটি এক্সাম্পল দিচ্ছি আর কি তেরো নম্বরের কোশ্চেনটা বলছে যে what is the most effective ways to increase earning increase আর্নিংয়ের জন্য সবথেকে মোস্ট ইফেক্টিভ ওয়ে কি এখানে বলতেছে the most effective way to increase earning or make referral and help them to earn money online help them how to make referral to earn more explain jobs to them as as the up level to earn more work work by own oneself as per your level allocated jobs upgrade your level if you are allowed তাহলে এগুলো হচ্ছে আর্নিংকে বাড়ানোর জন্য কতগুলো পয়েন্ট যেভাবে আপনি আর্নিংকে বাড়াতে পারবেন তাই না তাহলে আমরা যদি এখান থেকে এমসিকিউ তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে তৈরি করব আমরা বলবো the most effective way of increasing earnings at Masberry দিয়ে আমরা এ নম্বরে দিলাম মেকিং রেফারেল বি নম্বরে দিলাম হেল্প হেল্পিং আদার তিন নম্বরে দিলাম এক্সপ্লেইন জবস টু দেম চার নম্বরে দিলাম যে অল অফ দ্য অ্যাবভ একটা এমসিকিউ হয়ে গেল আবার আপনি হচ্ছে যে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা ফলস দিয়ে লিখলেন লেখার পরে বললেন যে which one is not correct হ্যাঁ for increasing way at Masberry dot net মোট কথা হচ্ছে যে আপনি যে ইনফরমেশনটা পাচ্ছেন সেই ইনফরমেশনটাকে কিভাবে কোশ্চিনে রূপান্তর করবেন সেইটা আপনাকে ভাবতে হবে then you will make question I hope যে you have understand as well যারা বাংলায় কোশ্চিন তৈরি করবেন তারাও বুঝতে পারছেন এবং যারা ইংলিশে কোশ্চেন তৈরি করবেন তারাও বুঝতে পারছেন এবং for this job right now the international users are not allowed to make uh, questions um, or uh, making question job or the serial number 5 that is serial number 5 is not allowed to the international users so this jobs is only for bangladeshi people and indian people so i hope যে আপনারা এই দুইটা উদাহরণ থেকে খুব ক্লিয়ারলি বুঝেছেন যে আপনারা কীভাবে এমসিকে তৈরি করবেন আচ্ছা এমসিগুলো কীভাবে তৈরি করবেন যেভাবে বললাম এভাবে লিখে নেবেন লিখে নিয়ে এবিসি করলেন তারপরে নিচে যে আপনি একটা যেটা আনসার সেটাকে আপনি রেড করে দিলেন বা আপনি নিচে লিখে দিলেন আনসার হচ্ছে এটা তাহলে আমি কি করব আমাকে যদি চল্লিশটা কোশ্চিন যে কন্টেন্ট দিবে প্রথম কথা হচ্ছে আমি আবার একটু সামারাইজ করছি আপনাদের বোঝার সুবিধার্থে যে কন্টেন্ট আমাকে দেওয়া হবে সেই কন্টেন্টটা আমি প্রথমে রিড করবো রিড করার পরে আমি সেই কন্টেন্ট থেকে কী করবো কোশ্চিন তৈরি করব। কোশ্চিন তৈরি করে যখন কোশ্চিন হয়ে গেল নিচে যে আমি অ্যান্সার লিখবো যে আমার উত্তর হচ্ছে ডি অথবা উত্তর হচ্ছে এ উত্তর হচ্ছে ডি এরকম লিখবো লেখার পরে আমি এভাবে করে আমাকে যদি চল্লিশটা কোশ্চিন তৈরি করতে বলে আমি চল্লিশটা কোশ্চিন তৈরি করব দেন চল্লিশটা কোশ্চিন সাবমিট করে দেবো উইথ অ্যান্সার তাহলে আমার এই জবটা কমপ্লিট হবে এখন এখানে তাড়াহুড়ার কিছু নেই আপনি আস্তে ধীরে করবেন মানে প্রথমত হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপমেন্টটা হবে আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আপনি এই এটাতে এই জবটা করলে এই যে স্ক্রিপ্ট রাইটিং এবং কোশ্চিন মেকিং এর জবটা করলে আপনার আর একটা লাভ আছে সেটি হচ্ছে কি আপনি মাসবিরি ডট নেটের সবগুলো সার্ভিস এবং অপরচুনিটি এবং হচ্ছে টেকনিক্যাল সাইট এবং হচ্ছে যে ট্রিকি সাইট যে মানে how can you use this software this website easily and can earn and help other to earn money and can you and also you can also you can also earn money so so আর দ্য ট্রিকি পয়েন্টস যেগুলো আছে সেগুলো আপনি তো আপনি জেনে যাবেন কারণ আপনি রিড করতেছেন রিড করে ইনফরমেশনগুলো আপনার মাথায় আসতেছে এবং ইনফরমেশনগুলো আপনি জেনে যাচ্ছেন সুতরাং আপনি অনেকগুলো ট্রিকি অনেকগুলো মানে ইনফরমেশন আপনি জেনে যাচ্ছেন যে ইনফরমেশনগুলো মানে অনেকে জানে না কারণ অনেকে কাজ করে কিন্তু এগুলো পড়ে না এগুলো কিন্তু দেওয়া আছে হলো যে এখানে সাইটটা লার্নিং জন্য লার্নিংয়ের পরে আর্নিং কিন্তু এখানে অনেকে আসে শুধুমাত্র আধা ঘন্টা দুই ঘন্টার জন্য কাজ করে চলে যায় কিন্তু ভিতরে যে আরও কত ওয়ে ছিল অনেকগুলো মানে দেখা যাচ্ছে সেই দুই ঘন্টায় আরও অনেক বেশি ইনকাম করতে পারতো সেই রাস্তাগুলো কিন্তু সে জানছে না আর এটা এমন না যে আমরা আপনাদেরকে সবগুলো জানানোর চেষ্টা করব আমরা আমাদের পক্ষ থেকে সবগুলো জানিয়ে দিয়েছি কিন্তু তারপরেও এটা আপনাদের দায়িত্ব যে আপনারা কন্টেন্টগুলো পড়বেন পড়ে পড়ে আপনারা নিজের মতো করে জবগুলো করবেন কারণ এটা not people who are this site is not for the people who are not who are not কি বলবো যে ম্যাচিউড আমরা এখানে আমরা যারা আছি all the listed peoples are matured so you have to read you have to understand and if you have any question they will ask and then you will go for earning the more you will learn the more will be the earning so এই জিনিসগুলো মানে জেনে কাজ করতে পারলে সব থেকে ভালো ভুল কম হবে আপনি অনেক বেশি তথ্য মাথায় থাকবে এবং অনেক জিনিসগুলো জেনে যাবেন এবং সহজেই আপনি আর্ন করতে পারবেন এবং অন্য মানুষকেও হেল্প করতে পারবেন সো বিষয়গুলো মাথায় রেখে আমি আমি চিন্তা আমি বলবো যে আপনারা বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন এবং এই পাঁচ নম্বর যে এমসিকিউ কোশ্চিন মেকিং যে জবটা এটা খুব ইন্টারেস্টিং জব এবং এখানে চিন্তার বিষয় আছে কিন্তু আপনাকে চিন্তা চিন্তা করে কোশ্চেনগুলো তৈরি করতে হবে আবার একই কোশ্চেন যদি রিপিটেশন না হয় তাহলে ওটা ডিলিট হয়ে যাবে হ্যাঁ ওটা অ্যাকসেপ্ট হবে না so thank you so much I hope যে আপনারা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং আমরা আবার নিশ্চয় দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে